নূরটিও ওগো প্রাণ প্রিয় নবী তুমি আছো সেই কত দূরে আমারে মনে বারে বারে থা যায় থা যায় উড়ে ও গো প্রাণ প্রিয় নবী দেখিনি তোমায় কবু দু নয়নে তবুও তো দেখিনি তোমায় কবু দু নয়নে তবুও তোমার প্রেম ভরায় প্রাণে তুমি যার হয়েছ সজ তুমি যার হয়েছ সজ ভয় নাই ভয় নাই তার পর পারে ও গো প্রাণ প্রিয় নাবি তুমি আছো সেই কত দূরে আমারে মন বারে বারে থা যায় থা যায় রে গো প্রাণ প্রিয় নবী মানুষের ভালো বেসেছ তুমি আপন পার ভে মানুষের ভালো বেসেছ তুমি আপন পার ভেদ কভু করনি তোমার বিরহ শুনে তোমার বিরহ শুনে আখি দয় আখি দয় নোনা জলে ভরে ও গো প্রাণ প্রিয় নবী তুমি আছো সেই কত দূরে আমারে মন বারে বারে সেথা যায় সেথা যায় রে ও গো প্রাণ প্রিয় নবী